আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী মানবাধিকার সংগঠন থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আছি শেখ ফজলুল রহমান মারুফ মেয়ার বাগান বাড়িতে এখানে আমাদের মানবাধিকার সকল মেম্বার এবং সভাপতিরা উপস্থিত আছে আমরা এক এক করে আপনাদের সবার সাথে পরিচয় করে দেব তো আমাদের সাথে এখন উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সিনিয়র সভাপতি মোহাম্মদ ফাহাদ শেখ এবং আরও আমাদের সাথে গোপালগঞ্জ জেলার সভাপতি শেখ ফারহান হোসেন উপস্থিত আছেন এবং আরও আছেন ভারপ্রাপ্ত সভাপতি রিজভি আহমেদ এবং আমাদের সাথে আছেন সাধারণ সম্পাদক আবু তাহের এবং আমি আপনাদের সাথে আছি Thank you. you আমাদের রিভিউ ভিডিও কমপ্লিটের দিকে তো এখন আমাদের এখানে আমাদের ভারপত্র সভাপতি আপনাদের সামনে কিছু উপস্থাপনা করতে চাই প্লিজ আপনি আমাদের একটু দর্শকদের please active officer for Roy দেখতে পারছেন খুবই স্মাইলের সাথে কিন্তু তার পরিচয় দিচ্ছে আপনার এখানে এসে কেমন বোধ আমার এই জায়গা ভালো লাগে আচ্ছা তাহলে আপনি যে নতুন রাষ্ট্রের থেকে বাংলাদেশে আসেন খুব খুব ভালো লাগে তো আসুন আপনি নিশ্চয়ই আমাদের দেশে কাজ করে তার ঐতিহ্য আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সোনার বাংলা যে অসম্পূর্ণ কাজ আছে সে আপনি নিশ্চয়ই পূরণ তো ধন্যবাদ আমাদের মানবাধিকারে জয়েন করার জন্য আপনাকে খুব সম্মানের সাথে আমরা সমর্থনা জানাবো নিশ্চয়ই